আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা পৌঁছে গিয়েছি আমাদের নতুন ভিডিও নিয়ে আপনাদেরই কাছে আমাদের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিরো আলম তার প্রতিভা দিয়ে মুগ্ধ করে রেখেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সকল দর্শককে হিরো আলম তার নতুন মিউজিক ভিডিওতে সোকিনা জরিনা রহিমা সোনিয়া ইসরাত নুসরাত ফারিয়া অন্বেষাব জলির পর এখন তার মিউজিক ভিডিওর নতুন নায়িকা করে নিয়েছেন সোনালীকে জানা যায় সোনালীর বাড়ি বরিশালের ঝালকাঠিতে তিনি সেখানে দূর সন্তানের জননী স্বামী সন্তান সংসার ফেলে হিরো আলমকে ভালোবেসে হিরো আলমের মিউজিক ভিডিওর নায়িকা হওয়ার জন্য নাকি তিনি ছুটে এসেছেন এবং ভাগ্য তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি দর্শক তিনি হতে পেরেছেন হিরো আলমের মিউজিক ভিডিওর নায়িকা কিন্তু গতকাল শুটিং সেটে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা নাম প্রকাশে অনিচ্ছুক শুটিং সেটে উপস্থিত থাকা একজন আমাদেরকে জানিয়েছে শুটিং এর ফাঁকে নাকি হঠাৎ করেই হিরো আলমের নায়িকা সোনালি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন হিরো আলম যথারীতি ছুটে যান তার কাছে এবং জানতে চান কি হয়েছে তার নায়িকা কাঁদতে কাঁদতে বেহুশ প্রায় সে মুহূর্তে হিরো আলমকে জড়িয়ে ধরে নায়িকা চিৎকার করতে করতে বলতে থাকে হিরো আলমের প্রোডাকশনের কোন লোক নাকি তাকে কালো বলেছে এবং বলেছে তার দাঁত উঁচু এ নিয়ে বিষয়টি নায়িকা সোনালীর আত্মসম্মানে খুব আঘাত এনেছে যার কারণে তার আবেগকে সে সংবরণ করতে পারেনি তার আবেগ চোখের অশ্রু হয়ে গাল বেয়ে নেমে এসেছে যা কিনা সহ্য করতে পারেননি হিরো আলম দর্শক পরবর্তী ঘটনা আরো ভয়ঙ্কর কি হয়েছিল তা জানতে বিডি নিউজ থ্রি সিক্সটি চলে গিয়েছিল হিরো আলমের কাছে Hero Alom BD news three কে দেওয়া সাক্ষাৎকারকালে বলেন নায়িকা সোনালি অনেক দুঃখী মেয়ে হিরো আলমকে ভালোবেসে সে তার স্বামী সন্তান সংসার সব ফেলে চলে এসেছেন হিরো আলমও নাকি ব্যক্তিগতভাবে নায়িকা সোনালিকে খুব কদর করেন এখন দর্শক এটা কি শুধু কদরের পর্যায়ে রয়ে গেছেন নাকি ভালোবাসাতে গড়িয়েছে তা এখন আমরা শিওর হয়ে বলতে পারছি না আপনাদেরকে শিওর না হতে পারলেও বিডি নিউজ থ্রি টিম কিন্তু আন্দাজ করেছে অনেক কিছুই নায়িকার কান্না থামাতে হিরো আলম নাকি রেগে মেগে ছুটে গিয়েছিলেন প্রোডাকশনের সেই লোককে মারধর করতে কিন্তু ভাগ্য সেখানে সহায় হয়নি হিরো আলমের অথবা নায়িকা সোনালীর হিরো আলম যেই মুহূর্তে ঘুষি মারতে যাবেন প্রোডাকশনের সেই লোককে তখনই নাকি পিছলে পড়ে গিয়েছিলেন নিচে এবং সাথে সাথেই হিরো আলমের কোমরে ব্যথা শুরু হয়ে গেল ডাক্তার ধারণা করেছিল হয়তো কোমরের কোনো হাড় ভেঙে গেলে যেতেও পারে কিন্তু পরবর্তীতে এক্সরের মাধ্যমে শিওর হওয়া যায় যে হিরো আলমের কোমরের কোনো হাড় ভাঙেনি কিন্তু তিনি কোমরে ব্যথা পেয়েছেন যার জন্য এখন পর্যন্ত তার চিকিৎসা অব্যাহত রয়েছে বাড়িতে তিনি সার্বক্ষণিক দুজন চিকিৎসক রেখেছেন তাকে দ্রুত সারিয়ে তোলার জন্য হিরো আলমের এমন অবস্থায় নাকি আরো ভেঙে পড়েছেন নবাগত নায়িকা সোনালি হিরো আলমকে ব্যথায় কাতরাতে দেখলে নাকি তিনি একদম সহ্য করতে পারেন না জানা যায় ঘটনা পরবর্তী দিন দিন নাকি তিনি না খেয়েছিলেন তারপর হিরো আলম নিজ হাতে নায়িকা সোনালীকে নাকি খাইয়ে দিয়েছেন তাহলে দর্শক আমরা কিন্তু বলতেই পারি ভাগ্য খুলে গিয়েছেন নবাগত সোনালীর পান থেকে চুন খসার মতো একটুখানি ঘটনায় হিরো আলম যদিও তার কোমরে চোট পেয়েছেন কিন্তু নায়িকা সোনালি কিন্তু জানতে পেরে গেছেন হিরো আলমের মনের ভেতর রয়েছেন সোনালির জন্য অনেক বড় একটা জায়গা যা কিনা ধীরে ধীরে ভালোবাসার দিকে রূপ নিচ্ছে দর্শক জানতে অপেক্ষা করুন এই ভালোবাসা কি এনে দিচ্ছে সোনালির ভাগ্যে বা পরবর্তীতে এই সম্পর্কটা গড়িয়ে কোন দিকে যাচ্ছে এটা জানতে অবশ্যই মাঠে থাকবে BD news three sixty team আর আপনাদের কাছে এই সমস্ত তথ্য পৌঁছে দিব আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গেই থাকুন বিডি নিউজ থ্রি সিক্সটির সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদেরকে যে কোনো আদেশ উপদেশ অথবা নির্দেশনা জানিয়ে কমেন্ট করুন আমাদের ভিডিওতে বিনোদন জগতে ঘটে যাওয়া সকল চাঞ্চল্যকর তথ্য নিমিশে আপনাদের কাছে পৌঁছে দিতে সার্বক্ষণিক সেবায় নিয়োজিত রয়েছে BD news three sixty team মনে রাখবেন বিডি নিউজ থ্রি সিক্সটি রয়েছে আপনাদেরই পাশে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে